জুডোর মতো খেলা আমার দৃষ্টিতে মানুষকে একে অপরের সাথে সম্পর্ক করতে শেখায় ভ্লাদিমির পুতিন যে কোনো মানুষেরই আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে ভ্লাদিমির পুতিন যে সোভিয়েত ইউনিয়নের বিলুপ্তির জন্য অনুশোচনা করে না তার হৃদয় নেই যে এটি পুনরুদ্ধার করতে চায় তার কোনো মস্তিষ্ক নেই ভ্লাদিমির পুতিন অবশেষে রাশিয়া একটি শক্তিশালী রাষ্ট্র হিসেবে বিশ্ব অঙ্গনে ফিরে এসেছে ভ্লাদিমির পুতিন